সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমরা হরজত শাহজালাল রেজালাহ আহনুর মাজারটুকু জিয়ারত করব এবং দুই নয়নে দেখব প্রিয় দর্শক সারা রাত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা সেই মেন ফটক এবং শাহজালাল রাজাল্লাহ তালার আনহুর মাজারের সামনের গেটের ফটকটুকু যখন আমাদের চোখের সামনে ভেসে বেড়ালো তখন হৃদয়ের ভিতরে নাড়া দিচ্ছিল সেই কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নটুকু পূরণ হতে যাচ্ছে মেন ফটকটুকু এবং গেটটুকু দেখে আমাদের মনটা ভরে গেল আমরা চলে গেলাম আমাদের সেই হোটেল এবং যেখানে আমরা রুমগুলো ভাড়া করেছিলাম সেই রুমের ভিতরে সেখানে কিছু সংখ্যক আমরা ছবি উঠালাম যার যার হাতে মোবাইল ছিল এবং ক্যামেরা ছিল সেই ক্যামেরায় আমরা দৃশ্যগুলো বন্দি করতে শুরু করলাম তারপর আমাদের দীর্ঘক্ষণের অপেক্ষার পালা শুরু হলো আমরা আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে আমাদের আই এম বাংলা টিমের সকল সদস্যকে নিয়ে আস্তে আস্তে রওনা হলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হরজত শাহজালাল রেজাল আনহুর মাজার মাজার আরও মন প্রাণ ভরে গেল সেখানে মানুষের ঢল দেখে মানুষ যেভাবে আমরা সকাল ছয়টা ঠিক ভোর ছয়টায় আমরা উপস্থিত হলাম সেখানে যেয়ে দেখলাম অসংখ্য মানুষ রাস্তার দুই ছাটে পাট সজ্জিত করা সেই দোকানপাটে বিভিন্ন ধরনের খাবার এবং তবারক বিক্রি করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই ক্যামেরা বন্দি করতে করতে করতে করতে আমরা চলে আসলাম একবারে মেন ফটক হরজত শাহজালাল রেজাল গেটের দিকে গেটের দিকে এসে দেখলাম সেই সৌন্দর্যময় দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম আস্তে আস্তে যখন পায়ে পায়ে হেঁটে আমরা সেই হজরত শাহজালাল রেজাল মেন গেটে আসলাম তখন বিভিন্ন ধরনের প্রকারের মানুষ দেখতে পেলাম কেউ আমাকে ভিডিও করছে আমিও কাউকে ভিডিও করছি কারণ বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম হজরত শাহজালাল ইসলাম প্রচার করে তাদের মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করি সেই কৌতূহল থেকেই যাই আমরা তাই হজরত শাহজালাল রেজাল কিছু অংশ ভিডিও করতে শুরু করলাম আমার ডিএসএলআর ক্যামেরায় এবং মোবাইল ক্যামেরায় বিভিন্ন ধরনের যার যেই সমর্থ আছে সেই ক্যামেরা বন্দি করতে শুরু করলো তাই আমিও শুরু করলাম যিনি এখানে শুয়ে আছেন আমাদের বাংলাদেশের ইসলামের মহানায়ক যখন হজরত শাহজালাল রেজাল যে মাজারের যে কবরস্থানের সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শাহজালাল রেজাল এখানে শুয়ে আছেন সেই জায়গা তবুও আমরা লুকিয়ে কখনোই ভিডিও করতে চাইনি যার কারণ পবিত্র স্থানে কখনোই চুরি করব না তাই সেখানে নিষেধ আছে ক্যামেরা নিয়ে যাওয়া তাই আমরা ইচ্ছা করলে পারতাম ভিডিও করতে কিন্তু করিনি শাহজালাল মাজারের ভিতরে গেটের ডান পাশে ঢুকেই আমরা কবিতরের স্থানটা দেখতে পেলাম এই সেই কবিতর যিনি হরজত নিজামুদ্দিন আউলিয়া হরজত শাহজালাল রেজালহতালার আধ্যাত্মিকতার খুশি হয়ে উপহার দিয়েছিলেন একজোড়া সুরমা রঙ্গের কবিতর সেই একজোড়া সুরমা রঙ্গের কবিতর থেকে জালালি কবিতর নামে আমরা পরিচিত সারা বাংলাদেশের ভিতরে অসংখ্য রকমের এখানে জালালি কবিতর রয়েছে আরেকটা বিশেষত্ব হচ্ছে কি জানেন এই হাজার হাজার লক্ষ লক্ষ কবিতরের ভিতরেও সেইখানে জমায়েত হওয়ার পরেও এই কবিতরের কখনো কোনো জায়গায় জায়গায় আমরা দেখতে পারিনি এক টুকরো ময়লা কবিতরের তাই আমরা এই কবিতরের খাঁচার কবিতরের যে স্থান থেকে আমরা এগুলো দেখার পরে ভিডিও চিত্র করার পরে সামনের দিকে আস্তে আস্তে আস্তে আস্তে অগ্রসর হলাম অসংখ্য শাহজালালের উত্তরস্বরী এবং ভক্তবিন্দুরা শুয়ে আছেন এবং তার জন্য গুণগান এবং আল্লাহর কাছে ফরিয়ত জানাচ্ছেন যার যার মনের বাসনাগুলো ফরিয়ত জানাচ্ছেন সেই সেই বাদে আমরা আস্তে আস্তে আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে যাচ্ছি এই গজার মাছের পুষ্কুনির দিকে গজার মাছের পুষ্কুনির দিকে তাকিয়ে দেখলে মনে হয় যে পৃথিবীটাকে এত সুন্দর করে সাজানোর পরেও মনে হয় কোনো এক জায়গায় খামতি রয়ে গেছে দেখার মতো যেহেতু আমরা বাংলাদেশের ভিতরে সমতল ভূমির ভিতরে এ ধরনের নিদর্শন জায়গাগুলো খুবই কমই আছে সেই ক্ষেত্রে আমাদের কৌতূহলটা থেকেই যায় সেই সূত্রপাত ধরে আমরা যখন শাহজালালের মাজারে এসে দেখতে পারলাম সেই গজার মাসের ইতিহাস তো আমরা সবাই জানি সেই ইতিহাসের সূত্র ধরে আমরা দেখতেই পারতেছি অসংখ্য লোক এখানে ভিড় করে আছে সেই গজার মাছ দেখার জন্য আমাদেরও তৌফিকে ভাগ্যে জুটলো সেই গজার মাছের দৃশ্যগুলো দেখার জন্য আর আর আপনাদেরকে দেখানোর জন্য আমরা সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম এবং ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক আমাদের আরও একটি ভিডিও আরও কয়েকটি ভিডিও ধাপে ধাপে অনেক কয়েকটি ভিডিও আমরা প্রচার করব আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশের নিদর্শন মজার মজার দৃশ্যগুলো দেখতে থাকুন মজুসার একটি মাজার আমরা যখনই এইখান থেকে রওনা হলাম চোখে পড়লো মজুসার মাজার এক দম্পতি তাদের মনের বাসনা কামনা পূরণ করার জন্য সেই জায়গায় কিছু কিছু না কিছু দিচ্ছিল তার পাশেই দেখতে পেলাম অসংখ্য তাদের ভক্তবিন্দু এবং পাগলের বেশে যার যার মনের বাসনা পূরণ করার জন্য এখানে এসেছে তাই দুলাল ভাই যখন এই ধরনের টাইপের লোক তারা আধ্যাত্মিক একটু টাইপের লোক সে একটা চোখে পড়লো ঠিক এক ফিটের একটি লোক এক ফিটের একটা লোককে দেখে দুলাল ভাই কৌতূহল হয়ে যায় তাকে কিছু কিছু টাকার সাহায্য সহযোগিতা করতে চাইল আমারও মন মনটা চাইলো আমিও ক্যামেরা বন্দি করতে শুরু করলাম সেই এই যে মানুষটির এই যে ক্যামেরা বন্দি করতে শুরু করলাম কারণ পৃথিবীতে কত না দিন নিদর্শন এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা সৃষ্টি করে দিছে তা বলে বলে বোঝানোর কোনো কুদরত নেই আমিও ক্যামেরা বন্দি করতে শুরু করলাম সেই লোকটাকে আরেকজন বলেছিল আমি জানতে পারলাম হ্যাঁ? নাসিমা দেশের বাড়ি কোন জায়গায় সুনামগঞ্জ কতদিন থেকে এই আপনার বয়স কত তিরিশ বছর বয়স তিরিশ বছরের ভিতরে এই জায়গায় নাকি অন্য কোনো জায়গায় এই জায়গায় তো তার মুখ থেকে অনেক কিছুই আমরা জানতে পারলাম জানতে পারার পরে সে কৌতূহল হলাম আরও কিছু ভিডিও ধারণ করার জন্য সেই ভিডিও ধারণ করতে করতে করতে করতে আমাদের মনে পড়ে গেল সেই বাংলাদেশের এক কিংবদন্তি নায়কের কথা যার কথা আমরা সবাই চলচ্চিত্র বিষয়ে সবাই জানতাম এবং শুনতাম সে তার কথা মনে পড়ে গেল তখন আমাদেরকে দুলাল ভাই যেহেতু আগে থেকেই সেখানে যে উপস্থিত হলো সেই কবরস্থানের দিকে আমাদেরকে অগ্রসর হয়ে রওনা করলো সালমান শাহর কবরটা এই যে দেখার জন্য সেই সালমান শাহর কবরটা দেখার জন্য আমরা প্রস্তুতি হয়ে আমাদের দুলাল ভাই এবং আমাদের গাইডলাইন আরও অনেকেই আছে তাদেরকে নিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে যাচ্ছি সেই সামনেই দেখতে পারতেছি আমাদের সাইনবোর্ডে সালমান শাহ কবরস্থানটি আরও কাছে যাওয়ার জন্য সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া একদমই একদমই সেখানে নিষেধ তারপরেও আমরা সেই ভিডিও চিত্রগুলো আপনাকে দেখানোর জন্য সেই স্বার্থে আমরা ক্যামেরাটা সেই দিকে নিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন যাচ্ছি তখন অসংখ্য কবর এখানে হলো এবং তাদের অনেকেই আছে এখানে শুয়ে তাদের মাকফেরাত কামনা করে আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম সেই চিত্রগুলো দেখানোর জন্য হাজারো লক্ষ লক্ষ কবর এখানে আছে তার মাঝখানে সালমান শাহ শুয়ে আছে শাহজালাল মাজারের ঠিক পশ্চিম পাশে ঠিক পশ্চিম পাশে একশো ফিট দূরত্ব হবে সেখানে যে শুয়ে আছেন সেই দেখতে পারতেছেন সেই সালমান শাহর যে কবর সেই কবরটির পাশে যে অনেকটাই মনের ভিতরে অনেকটাই এই যে নাড়া দিল আমাদেরকে যে সেই এক সময় বাংলাদেশের ভিতরে সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিত সে আজ এখানে শুয়ে রয়েছে